ভাব কইরা তোর সঙ্গে রে বন্ধু কষ্ট ভরা বুকে ভাব কইরা তোর সঙ্গে বন্ধু কষ্ট ভরা বুকে আউলাকে সে বাইন্ধা রাখি পথের কাটার জ্বালা পাউল বেশে পাগল পারা তালহারা বেতনা আউলাকে সে বাইন্ধা রাখি পথের কাটার জ্বালা সে পাগল পারা তাল হারা বেতালা কত নিশ্চিত নিদ্রা হারা কত নিশ্চিত নিদ্রা হারা শ্রাবণ ধারা চোখে লাগি ঘর ছাড়িলা দোষের ভাগি যত এমন বন্ধু পায় না যেন কে বন্ধুরে তোর মতো কিসের লাগি ঘর ছাড়িলা দোষের ভাগি যত এমন বন্ধু পায় না যেন কেউ বন্ধুরে তোর মতো দেশে দেশি পাইলাম ভরা বুকে ভাব কইরা তোর সঙ্গে বন্ধু কষ্ট ভরা বুকে